সম্প্রতি দাদ্দালের সঙ্গে সরাসরি সাক্ষাতের দাবি করেছেন ইসরায়েলের শীর্ষস্থানীয় রাব্বি বা ধর্মযাজক সেইম ক্যানিভস্কি তার এ দাবির সত্যতা প্রকাশ করে রাব্বি ইয়াকুব জিসলস ধর্মভিত্তিক রেডিও টু থাউজেন্ডকে দেওয়া তিন ঘন্টার এক সাক্ষাৎকারে বলেন আমাদের শীর্ষস্থানীয় রাব্বি চেইম ক্যানিভস্কি আমাকে বলেছেন ইতিমধ্যে মসিহ বা দাদ্দালের সঙ্গে তার সরাসরি সাক্ষাৎ হয়েছে ধর্মযাজক ইয়াকুব জিসলস আরও বলেন ক্যানি ভস্কিসহ আধ্যাত্মিক কারণে গোপন থাকা অন্যান্য রাব্বিরা মসিহের আসন্ন আগমনের বিষয়টি জনগণের কাছে প্রচার করার জন্য আমাকে দায়িত্ব দিয়েছেন দাজ্জালের আগমনের নির্দর্শন প্রকাশিত হওয়ায় দাবি করে ইয়াকুব বলেন আমাদের রাব্বিরা মসিহের আত্মপ্রকাশের অনেক নির্দর্শন ইতিমধ্যেও পেয়ে গেছেন তিনি বলেন দশ বছর আগে ইসরায়েল যখন মারাত্মক খরা চলছিল তখন রাব্বি ভবকুককে জিজ্ঞাসা করা হয়েছিল গ্যালিলি সমুদ্র আবার কবে অথয় পানিতে ভরে যাবে তিনি বলেছিলেন যখন মসিহ আসবেন এবং এর সমুদ্র কানায় কানায় পূর্ণ হবে সেই গ্যালিলি সমুদ্র কয়েক সপ্তাহ আগে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে তালমুদ প্রাচীন গ্রন্থের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন দাজ্জাল বা মসিহ আসার আগে নতুন কেউ ইহুদি ধর্মে পরিবর্তিত হবার জন্য জেরুজালম আসার পথ বন্ধ হয়ে যাবে করোনা ভাইরাসের কারণে বিমান চলাচল ইতিমধ্যে বন্ধ হয়ে যাওয়ায় সেই কার্যক্রম শুরু হয়ে গেছে তারা আরও মনে করেন কয়েক দশক আগে মহাপ্রাজ্ঞ রাব্বি ইয়েজাক কাদুরি এবং রাব্বি মেনাসেম সেনিরসন ভবিষ্যৎবাণী করেছিলেন বেন ইয়ামিন নেতানিয়াহু হবেন মসিহ আসার পূর্বে ইসরায়েলের সর্বশেষ প্রধানমন্ত্রী ধারাবাহিকভাবে পঞ্চমবারের মতো বিজয় হয়ে বর্তমানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বরত আছেন নেতানিয়াহু এতে ইহুদি ধর্মমতে বোঝা যায় যে দাজ্জালের আগমন শীঘ্রই ঘটতে চলেছে বা অরিচেই ঘটবে তবে এক্ষেত্রে ইসলাম কি বলে সেটা এবার আমরা জানব এবং এটাও জানব ইহুদিদের এই দাবি ইসলাম সম্মত কিনা দাজ্জাল সম্পর্কে একটি ধারণা পরিষ্কার যে তা হলো দাজ্জালের জন্ম অনেক আগেই হয়েছে যেটি হাদিস দ্বারা প্রমাণিত দাজ্জালের আগমন বা আবির্ভাব বলতে তার আত্মপ্রকাশকে বোঝানো হয় কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে এ বিষয়ে রসুল সাল্লাহ আলহিহাসাল্লাম আমাদেরকে আগেই জানিয়েছেন এবং রাসুল সাল্লাহ সাল্লাম এও বলেছেন যে আমি এবং কিয়ামতের মধ্যে ব্যবধান হলো মাত্র দুই আঙ্গুল অর্থাৎ কিয়ামত অতি নিকটবর্তী কিয়ামতের পূর্বে পৃথিবীতে বেশ কিছু আলামত দেখা দিবে যার মধ্যে কিছু ছোট আলামত এবং কিছু বড় আলামত আর ছোট আলামতের মধ্যে সর্বশেষ আলামত যেটি সেটি হলো ইমাম মাহাদির আগমন যার আগমন পৃথিবীতে এখনও ঘটেনি ইমাম মাহাদি পৃথিবীতে আগমনের পূর্ব মুহূর্তে পৃথিবীর অবস্থা কেমন হবে সে সম্পর্কে হাদিস থেকে ধারণা পাওয়া যায় গোটা পৃথিবীতে অন্যায় অত্যাচার অবিচার জুলুম বেড়ে যাবে এবং যখন এগুলি দ্বারা পৃথিবী পরিপূর্ণ হয়ে যাবে তখন হঠাৎ করে ইমাম মাহাদের আগমন ঘটবে এবং তিনি রাতারাতেই পৃথিবীর চিত্রকে বদলে দেবেন এবং গোটা পৃথিবীটিকে ইনসাফ এবং ন্যায়ে পরিপূর্ণ করে দেবেন এছাড়া রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন কিয়ামত ঘটবে না দশটি বড় আলামত আসা ছাড়া তবে সেই আলামতগুলো সম্পর্কে ইসলামের বিভিন্ন পণ্ডিতদের থেকে যে ধারণা পাওয়া যায় তা হলো কিয়ামতের পূর্বে পৃথিবীতে বৃহৎ আকারের ধোয়া দেখা দিবে এবং যে ধোয়া পৃথিবীর ইতিহাসে বড় আকারের হবে এবং ব্যাপক আকারের হবে যা পৃথিবীতে ছেয়ে যাবে এবং তারপরে যে আলামতটি ঘটবে তা হলো দাজ্জালের আগমন রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে পৃথিবীতে দুইজন মসিহের আগমন ঘটবে যার মধ্যে একজন হলেন ইসা ইবনে মরিয়ম যার আগমন ইতিমধ্যে পৃথিবীতে হয়ে গেছে এবং তিনি আবারও পৃথিবীতে আসবেন তবে অন্যান্য ধর্মমতে ঈসা ইবনে মরিয়মের আগমন পৃথিবীতে আর সম্ভব নয় এবং পৃথিবীতে আরেকজন মসিহ আসবেন তিনি হলেন দাজ্জাল যিনি হবেন মিথ্যুক এবং সন্ত্রাস সৃষ্টিকারী এবং সেই দাজ্জাল হবেন ইহুদিদের পরিচালক মহানবী সাল্লাহ আলহাম একইভাবে বলে গেছেন মিথ্যুক দাজ্জাল হবে ইহুদিদের নেতা এবং তাদের নিয়ে সারা বিশ্বে সন্ত্রাস সৃষ্টি করবে যাকে হত্যা করে বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবেন ইসা সাল্লাম তবে দাজ্জাল আসার পূর্বে এখনও পৃথিবীতে দুইটি বড় আলামত আসা বাকি আছে এবং তা হলো ধোয়া যেটি এখনও পৃথিবীতে দেখা যায়নি এবং সবচেয়ে বড় আলামত হলো ইমাম মাহাদি ইমাম মাহাদির আগমনের পূর্বে দাজ্জালের আগমন কিছুতেই ঘটবে না দাজ্জাল আসার পূর্বে পৃথিবীতে আরও কিছু ঘটনা ঘটবে যা এখনও ঘটেনি সুতরাং ইহুদিরা যেটা দাবি করছে সেটি অসত্য এবং বেঠিক অন্তত এটা নিয়ে মুসলিম বিশ্বে অস্থিরতার কোনো কারণ নেই একজন সাহাবি রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন ইয়া রাসুল্লাহ কিয়ামত কবে হবে প্রত্যুত্তরে রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছিলেন এর জন্য তুমি কি প্রস্তুতি নিয়েছ এ হাদিস থেকে আমরা স্পষ্ট ধারণা পাচ্ছি যে কবে কে আসবে কোনটার আবির্ভাব হচ্ছে কি হচ্ছে না এটি নিয়ে আমরা যতটা কৌতূহলী হচ্ছি বা যতটা অস্থির হচ্ছি এর চেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের জীবনে যে আমরা কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছি এবং সেই পরিস্থিতিতে আমাদের করণীয় কী থাকবে সেটি নিয়ে আমাদের এখন ভাবা উচিত আজকের ভিডিওটি এই পর্যন্তই সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ